হ্যালো বন্ধুরা আমরা এখন লালন শাহ সেতু পারে কুষ্টিয়ার রাস্তা অত্যন্ত খারাপ প্রচুর রাস্তা খারাপ তাই কুষ্টিয়ার একটা গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন রাস্তা যাওয়ার সময় রাস্তার দুই ধারে আমাদের যেরকম ধান ক্ষেত এখানে রাস্তার দুই ধারে শুধু তামাকের বাগান আর তামাকের বাগান হ্যাঁ। এই দেখুন সব তামাকের ক্ষেত যত দূর চোখ যায় তত দূর সব তামাকের ক্ষেত দেখেন সবাই তো দেখার সৌভাগ্য হবে না আমার ওসিলায় সবাই দেখে নেন সব তামাকের বাগান যত দূর চোখ যায় কুষ্টিয়ার একটি গ্রামের ভিতরে